My thoughts while shopping. এরা কি দল বাইধা শপিং করতে আসছে নাকি আয় হায় হায় একটার মুখেও মাস্ক নাই সবই তো একই রকম দেখতে ভালোই লাগতেছে কিন্তু সাইড দিয়ে জানি কেমন থাকবাই দরকার নাই রাইখা দিই ভাই এসব জুতো একশো টাকাতে পাওয়া যাবে রে ব্রাজিলের পতাকা উজায় কি করে ও সরি এমন কালারের জাঙ্গা কে বানায় ভাই রেসিজমের দুনিয়া ওই পিচিগুলোর সাদা বানা রাখছে এটার নীল বানা রাখছে নাইস পাঞ্জাবি হুম প্রফেশনাল কি স্যার কাপড় ভালোই আছে কিন্তু দেখতে সুন্দর না ফালতু আর ভালো লাগতেছে না হাঁটতে এটা কি আয়নার সামনে সংসার পাইতে নিবে নাকি বুঝতেছি যাক গেছে এই লাইটে তো আমার ভালোই লাগতেছে একটু ঠিক করলে ভালো সেক্সি ইস এই বেটার কি হয়েছে তাকাই তাকাইছে কেন কি অসভ্য ভাই তোর পেট খারাপ এখনো চার্জ পৃথিবীতে আজাইরা জিনিসের অভাব নাই মহিলাটার নাকটা কি চুক্ষা বানাইছে আর উইশ আমার নাকটা হয়ে যেত উ এবার ঠিক আছে এভাবে একটু জায়গায় বসলে সেটা অনেকক্ষণ বসা যায় ভাই আমার আম্মুই ভালো এমন ড্রেস পরলে অ্যাটলিস্ট আমার মাথায় তেল মাইখা দিবে না টি শার্টটা সুন্দর ওয়েটটা জোস্ত এগুলো পড়তে হইলেও জীবনে একবার বিয়ে করতে হবে ভালো হয়েছে এমন সেন্টু গেঞ্জি যুদ্ধের সময় আবিষ্কার হয় নাই সেক্সি সেন্টু পঞ্চাশ টাকা দেওয়া না কিনে এমন জামা মানুষ কেমনে হাঁটতে পারে এত ওরে আল্লাহ আমার পা